হ্যালো কি অবস্থা কেমন আছো সবাই ওয়ালাইকুম আসসালাম নাইমুল হাসান মোহাম্মদ রাব্বি আমি ভালো আছি নাইমুল তুমি কেমন আছো নমস্কার রিনা ওয়ালাইকুম আসসালাম মুস্তাফিজুর রহমান পিয়াস মাহমুদ মুক্তাদির তালহা আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো ওকে আমি ভালো আছি তোমরা কেমন আছো মানুষজন কোথায় একটু দ্রুত চলে আসো আমরা আমাদের ক্লাস আর এক মিনিটের মধ্যে শুরু করে দিব আজকে আমাদের বৃত্ত অধ্যায়ের তিন নাম্বার ক্লাস দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমরা বৃত্ত অধ্যায়ের উপর দুইটা ক্লাস নিছি আজকে তিন নাম্বার ক্লাস তো সবাই একটু দ্রুত চলে আসো আর পরিচিত ফ্রেন্ড সার্কেলের যারা এই টেন মিনিট স্কুলের ক্র্যাশ কোর্সে আছে তাদেরকে একটু মেনশন করে দাও হ্যাঁ আমি আর এক মিনিট ওয়েট করে তারপর ক্লাসটা শুরু করব সবাইকে একটু মেনশন করে দাও আমি এক মিনিট ওয়েট করে তারপর ক্লাসটা শুরু করি হ্যাঁ আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো নমস্কার মিথুন জয় সৃজন ওয়ালাইকুম আসসালাম নুসরাত নিশাত হ্যাঁ আমি ভালো আছি সৌরভ তুমি কেমন আছো শুভ ওকে ঠিক আছে ফিরোজ বলছে ভাইয়া আপনার কোনিক ক্লাস করতেছি ও আচ্ছা আমার ইউটিউব চ্যানেলে কনিকের ফ্রি ক্লাস আছে ঠিক আছে ওই ক্লাসগুলো মেবি করতেছো করো ওকে ঠিক আছে নাইমুল হাসান বলছে কক্সবাজার থেকে ওকে ঠিক আছে তো চলো আমরা আজকে ক্লাস শুরু করে দিই ওকে চলো আমরা আজকে ক্লাস শুরু করে দিই তো আজকে ক্লাসের শুরুতে আমরা নতুন একটা সূত্র শিখব নতুন একটা সূত্র শিখব লেখো সূত্রটা লিখো কোনো বৃত্তের কোনো বৃত্তের কোনো বৃত্তের বেশের ব্যাসের প্রান্তবিন্দুদ্বয় ব্যাসের প্রান্তবিন্দুদ্বয় একশো নয় ওয়ান একশো নয় ওয়ান এবং একশো নয় ওয়ান এবং এক্স টু ওয়াই টু হলে x2 comma x2 comma y2 হলে উক্ত বৃত্তের সমীকরণ উক্ত বৃত্তের সমীকরণ লিখো টপিকটা লিখে ফেলো কি লিখছি কোনো বৃত্তের ব্রেশ কোনো বৃত্তের খেয়াল করো কোনো বৃত্তের একটা ব্যাসের দুইটা প্রান্তবিন্দু একটা ব্যাসের দুইটা প্রান্তবিন্দু থাকে আমি চিত্রকেও বুঝাই দিচ্ছি দেখো যদি একটা এক্স ওয়ান ওয়ান এবং আরেকটা এক্স টু ওয়াই টু হয় তাহলে সেই বৃত্তের সমীকরণ কি হবে খেয়াল করে দেখো খুবই সুন্দর একটা জিনিস ধরো এটা একটা বৃত্ত এই বৃত্তের এটা হচ্ছে একটা ব্যাস ব্যাস তো অবশ্যই কেন্দ্র দিয়ে যায় ধরলাম এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা সি তো একটা বৃত্তের যে কোনো ব্যাস অবশ্যই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে তো এই যে একটা বেশ এই বেশের দুইটা প্রান্তবিন্দু ধরো এই যে একটা প্রান্তবিন্দু এইটা আর একটা প্রান্তবিন্দু হচ্ছে এইটা তো বৃত্তের প্রত্যেকটা বেশেরই দুইটা প্রান্তবিন্দু থাকবে ধরে নিলাম এই প্রান্তবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x one comma y one এবং এই প্রান্তবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x two comma y two তো তোমাকে যদি একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দিয়ে বলে যে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করো তাহলে ডিরেক্ট সূত্র দিয়েই সমীকরণ বের করে ফেলা যায় কোনো টেনশনের কিচ্ছু নাই যদি কোনো একটা বৃত্তের যে কোনো একটা ব্যাসের দুইটা প্রান্তবিন্দু স্থানাঙ্ক ধরো এক্স নয়ন এবং এক্স টু টু দেওয়া থাকে প্রশ্নে আমরা ডিরেক্ট সূত্র বসায় দিতে পারবো সেই সূত্রটা হচ্ছে লিখো x minus x one x minus x one into x minus x two plus plus y minus y1 y minus y1 into y minus y2 equals to 0 এটাই হচ্ছে সেই নির্ণয় বৃত্তের সমীকরণ ডিরেক্ট আমরা এই সূত্র দিয়ে সমীকরণ বের করে ফেলতে পারবো লিখো কোন বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দু যদি একটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং আরেকটা এক্স টু ওয়াই টু হয় তাহলে উক্ত বৃত্তের সমীকরণ হবে x minus x one into x minus x two plus y minus y one into y minus y two equals to zero যেমন আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই খেয়াল করে দেখো একটা বৃত্তের কোনো ব্যাসের বিন্দু দেখো একটা যদি হয় টু কমা থ্রি মনে করো তোমাকে প্রশ্নে বলে দিল ধরো তোমাকে প্রশ্নে বলে দিল যে কোনো একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু স্থানাঙ্ক একটা হচ্ছে টু কমা থ্রি আর একটা হচ্ছে ধরো ফোর কমা মাইনাস ফাইভ আর একটা ফোর কমা মাইনাস ফাইভ এখানে তো আমি এক্স ওয়ান ওয়ান এবং এক্স টু ধরছি তো প্রশ্নে যদি বলে যে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যে বৃত্তের কোনো ব্যাসের দুইটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক একটা হচ্ছে টু কমা থ্রি একটা হচ্ছে ফোর কমা মাইনাস ফাইভ তাহলে উত্তর কি হবে তাহলে উত্তর হবে দেখো x minus x one x minus two into x minus x two x minus x two মানে x minus four plus y minus y one অর্থাৎ y minus three into y minus y two মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস ফাইভ হয়ে যাবে এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস ফাইভ হয়ে যাবে যে এটা হচ্ছে অ্যান্সার বলো তো বুঝতে পারছো কিনা এটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ আমরা অ্যান্সারটা এখানে দিব না আমরা যখন পরীক্ষা ম্যাথ করব তখন এইগুলা গুণ করে দিব এই দুইটা গুণ করে বৃত্তের সাধারণ সমীকরণের ফর্মেটে নিয়ে দিব বাট তুমি এতটুকু করতে পারলে বাকিটাও পারবা টেনশন নাই আমাকে বলো একটু ক্লিয়ার কিনা এই সমীকরণটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে কোন বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করব আমরা এই সূত্রের সাহায্যে x minus x one into x minus x two plus y minus y one into y minus y two এই যে দেখো x minus x one into x minus x two plus y minus y one into y এখানে কিন্তু দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বাট আমরা যখন পরীক্ষায় অ্যান্সার করব তখন এই যে এগুলা গুণ করে দিব এগুলা গুণ করে প্রমিত সমীকরণটা কেমন ছিল x square plus y square plus two g x plus two f y plus c equals two zero মানে বৃত্তের সাধারণ সমীকরণের যে ফর্মেট অ্যান্সারটা আমরা ওই ফর্মেটে দিব বাট এই পর্যন্ত পারলে বাকি গুণটা তো করতেই পারবা বোঝা গেছে ওকে ঠিক আছে ফাইন এখন দেখো পরের ম্যাথটা প্রশ্নটা তোলো প্রশ্ন তোলার জন্য এক মিনিট সময় প্রশ্ন এই প্রশ্ন তোলো এক মিনিট সময় একদম সেম ম্যাথ মাত্র যে সূত্রটা দেখাইলাম একদম হুবহু সেম জিনিস প্রশ্নটা তুলে ফেলো প্রশ্নটা তুলে ফেলো কি বলছে ভাইয়া মাইনাস ফোর কমা থ্রি এবং টুয়েলভ কমা মাইনাস ওয়ান বিন্দুদয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অর্থাৎ এই যে দুইটা বিন্দু এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো অর্থাৎ এই যে দুইটা বিন্দু দেওয়া আছে এই দুইটা বিন্দু হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুদ্বয় বুঝতে পারছো এই দুইটা বিন্দুকে সংযোগ করে যে রেখাটা পাবা সেটাকে তুমি যদি ব্যাস ধরে বৃত্ত আঁকাও তাহলে অবশ্যই এই দুইটা বিন্দু হবে নির্ণয় বৃত্তের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু এরপরে কি বলছে সমীকরণ নির্ণয় করো এবং তা ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ খণ্ডন করে তা নির্ণয় করো ওয়াই অক্ষের খণ্ডিতাংশ নির্ণয় করো আচ্ছা দেখো নির্ণয় বৃত্তের সমীকরণ আমরা কি লিখবো নির্ণয় বৃত্তের সমীকরণ খুবই সহজ জিনিস নির্ণয় বৃত্তের সমীকরণ দেখো নির্ণয় বৃত্তের সমীকরণ কি হবে এক্স মাইনাস এক্স ওয়ান এই যে দেখো মনে মনে এটা লিখতে হবে না এটা মনে মনে এই যে দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা মনে মনে তোমার এগুলো পরীক্ষা লিখতে হবে না আমি তোমাকে বোঝানোর জন্য লিখতেছি এক্স টু ওয়াই টু দুইটা বিন্দু তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ কি হবে x minus x one x মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস ফোর হয়ে যাবে into x minus x two x minus বারো plus y minus y one y minus three into y minus y two এই যে দেখো ওয়াই টু মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে উল্টা পাল্টা করবে না সহজ জিনিস ভুল করবে না সহজ জিনিস ভুল করবে না এখন তুমি গুণ করে দিবা খেয়াল করে দেখো এই পর্যন্ত লিখতে পারলেই তো ম্যাথ শেষ এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে into x minus x two plus y minus y one into y minus y two মাইনাসে মাইনাসে হয়ে গেছে প্লাস এরপরে লাইনে কি করে দিবা খালি গুণ করে দিবা দেখো এক্স স্কোয়ার মাইনাস বারো x plus four x minus চার বারং আটচল্লিশ plus y square plus y minus three y প্লাসে মাইনাসে মাইনাস থ্রি কষ্ট জিরো এখন এই যে এটাকে গুণটা করে লাস্টে অ্যান্সারটা কি দিবা লাস্টে অ্যান্সারটা একদম সাধারণ সমীকরণ সাধারণ সমীকরণের ফর্মেটে দিবা যেমন এই যে দেখো x square plus y square এখানে দেখো মাইনাস বারো এক্স প্লাস ফোর এক্স অর্থাৎ এখানে হবে মাইনাস এইট এক্স এখানে দেখো minus three y plus y অর্থাৎ এখানে হবে মাইনাস টু ওয়াই বুঝতে পারতেছো আর এখানে দেখো মাইনাস আটচল্লিশ minus three minus fifty one এই যে অ্যান্সার তুমি অ্যান্সারটা এই ফরম্যাটে দিবা ঠিক আছে আমরা বৃত্তের ম্যাথে সবসময় চেষ্টা করবো অ্যান্সারটা সাধারণ সমীকরণের ফর্মেটে দিতে এখানে অ্যান্সার দিলেও কিন্তু আসলে তোমাকে ফুল মার্কস দেওয়া উচিত এখানে অ্যান্সার দিলেও ফুল মার্কস দেওয়া উচিত বাট সবসময় আমরা কি করব সাধারণ সমীকরণ যে ফর্ম্যাটটা আছে x square plus y square plus two g x plus two f plus c equals two zero এই ফর্মেটে অ্যান্সারটা আমরা দিব এখন এই ফর্মেটে আমার আনতেই হবে এই ম্যাথটার জন্য এই ফর্ম্যাটটা আমার লাগবেই আমি এখানে একটা অ্যান্সার দিব এটা হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ কেন এটা লাগবেই খেয়াল করে দেখো এই ম্যাথে কিন্তু আরেকটা পার্ট আছে কি বলছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য দেখো ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য সূত্র কি ওয়াই অক্ষের খণ্ডিতাংশ ওয়াই অক্ষের খণ্ডিতাংশ খণ্ডিতাংশ সূত্র কি two root over of f square minus c two root over of f square minus c দেখো এখানে এফ এর মান কত এফ কত খেয়াল করে দেখো এফ এফ কেমনে বাইর করে এফ হচ্ছে ওয়াই এর সহগকে দুই দিয়ে ভাগ মনে আছে টু এফ ওয়াই ওয়াইয়ের সহগকে দুই দিয়ে ভাগ ওয়াইয়ের সহগ হচ্ছে মাইনাস টু মাইনাস টুকে দুই দিয়ে ভাগ করলে মাইনাস ওয়ান আর সি এর মান কত সি এর মান হচ্ছে মাইনাস ফিফটি ওয়ান উল্টাপাল্টা করবে না আগের দুইটা ক্লাস আগের দুইটা ক্লাস যারা করে আসছো তোমাদের জি এফ সি এগুলো বাইর করতে কোনো টেনশন হওয়ার কোনো কারণ নাই ওয়াইয়ের সহগ মাইনাস টু এটাকে দুই দিয়ে ভাগ করবা মাইনাস ওয়ান এটা হচ্ছে এফ আর সি এর মান তো তুমি দেখতেই পাচ্ছ মাইনাস ফিফটি ওয়ান তাহলে এখন এখানে বসায় দাও two root over of f square f square minus one কে স্কোয়ার করলে প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান কে স্কোয়ার করলে কি হয়ে যাবে মাইনাস ওয়ান কে স্কোয়ার করলে হয়ে যাবে প্লাস ওয়ান আর মাইনাস একান্ন এখানে সি এর মান মাইনাস মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস দেখো মাইনাসে মাইনাস এই যে সি এর মান হচ্ছে মাইনাস ফিফটি ওয়ান এখানে আসে মাইনাস তো মাইনাসে মাইনাস হয়ে যাবে plus two root fifty two শেষ টু রুট ফিফটি টু একক এটাই answer two root fifty two একক এটাই অ্যান্সার বলো বুঝতে পারছো কিনা রুট ওভার অফ ফিফটি টুকে তুমি কনভার্ট করে দিতে পারো দাঁড়াও root over of fifty two কি লিখে যায় root over of fifty two মানে হচ্ছে টু রুট থার্টিন তো দুই কোনে চার এটাকে এভাবে লেখা যায় দুই দুকোনে four root thirteen four root thirteen একক এই যে অ্যান্সার তুমি উপরের লাইনে লিখলে হবে অথবা root over of fifty two মানে হচ্ছে টু রুট থার্টিন তো দুই দুগুণে চার হয়ে যাবে শেষ আগের লাইনে দিয়ে দিলে হবে বলো বুঝছো কিনা খুবই ইম্পর্টেন্ট একটা মেথ খুবই ইম্পর্টেন্ট একটা মেথ বোঝা গেছে বলো বুঝতে পারছো কিনা ওয়াই <clears throat> অক্ষের খণ্ডিতাংশ two root over of f square minus c তো প্রশ্নে কিন্তু ওয়াই অক্ষের খণ্ডিতাংশ চাইতে পারে এক্স অক্ষের খণ্ডিতাংশ চাইতে পারে যে কোনো একটা চাইতে পারে তুমি আগে সমীকরণটা বের করবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে একটা অ্যান্সার এটা সমীকরণ আর এটা হচ্ছে একটা অ্যান্সার তাই না এই ম্যাথের দুইটা অ্যান্সার হয়েছে দুইটা অ্যান্সার ওকে এফ এর মান মাইনাস ওয়ান সি এর মান মাইনাস ফিফটি ওয়ান সি এর মান বসায় দিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর এফ স্কোয়ার মাইনাস ওয়ানকে স্কোয়ার করে দিলে প্লাস হয়ে যাবে ওকে ভেরি গুড ঠিক আছে বুঝতে পেরেছ সহজ ছিল ওকে ঠিক আছে সহজ ছিল এটা হ্যাঁ এরপরের ম্যাথটা দেখো একদম হুবহু সেম তো এটা কি বাড়ির কাজ দেওয়া যায় না বলো সেম ম্যাথ প্রশ্নটা তোলো প্রশ্নটা তোলো এটা এসডাব্লিউ একদম হুবহু সেম প্রশ্ন হুবহু সেম প্রশ্ন এস ডাব্লিউ আমি অ্যান্সারগুলো লিখে দিচ্ছি এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি এক সক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো তো এক সক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে এটা বের করার জন্য আগে সমীকরণটা বের করতে হবে যদিও এই প্রশ্নে ডিরেক্ট সমীকরণটা চায় নাই বাট সমীকরণটা কিন্তু লাগবে প্রথমে তুমি নির্ণয় বৃত্তের সমীকরণ বের করবা নির্ণয় বৃত্তের সমীকরণ হবে x square plus y square minus two x minus two y minus three minus two x minus two y minus three equals two zero এটা হবে নির্ণয় বৃত্তের সমীকরণ দেখো নির্ণয় বৃত্তের সমীকরণ x square plus y square minus two x minus two y minus three কষ্ট জিরো এই যে এই দুইটা বিন্দুর এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ এটা আসবে তারপরে তোমাকে বলছে এক অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে আমরা সবাই জানি এক সক্ষ থেকে ছেদকৃত অংশ এক সক্ষ থেকে ছেদকৃত অংশ সূত্র কি two root over of g square minus c two root over of g square minus c এখানে জি কত হবে জি হবে এক্সের সহককে দুই দিয়ে ভাগ এক্সের সহগ হচ্ছে মাইনাস টু মাইনাস টুকে দুই দিয়ে ভাগ করলে minus one c equals two কী হবে সি ইকোয়াস টু হবে মাইনাস থ্রি দেখতেই পাচ্ছি c equals two minus three তাহলে এখানে কী হবে দেখো এখানে হবে two root over of minus one কে স্কোয়ার করলে প্লাস ওয়ান সি এর মান হচ্ছে মাইনাস থ্রি মাইনাসে মাইনাসে প্লাস থ্রি টু রুট এটা হয়ে যাবে টু দুই দুগুণে চার একক দুই দুগুণে চার একক শেষ তো দেখছো পরীক্ষায় এই টাইপ থেকে যদি প্রশ্ন আসে পারা উচিত না এই টাইপ থেকে প্রশ্ন আসলে অবশ্যই পারা উচিত ওকে সূত্র কি সূত্র হচ্ছে x minus x one into x one x minus x two plus y minus y one into y minus y two ভুল যাতে না হয় এই জন্য মনে মনে চিন্তা করে নেবে এখানে এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা এক্স টু ওয়াই টু সূত্র কিন্তু ভুল বসায়ও না সূত্র যদি ভুল বসাও তাহলে তো সর্বনাশ সূত্রটা ভালো মতো মুখস্থ করবা এই যে x minus x one into x minus x two এই দুইটার বেলায় কিন্তু দেখো শুরুতে x x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 এই প্রথম দুইটাতে x থাকবে আগে মানে আগে এখানে আগে পরে তো বিষয় না মাঝখানে প্লাস চিহ্ন তুমি এইটা আগে লিখো আর এটা আগে লিখো একই কথা বাট মনে রাখবা এই যে এটার বেলায় x আগে তারপরে একবার x1 ওয়ান বিয়োগ একবার x2 বিয়োগ এটার বেলায় y আগেই থাকবে একবার y1 বিয়োগ হবে একবার y2 বিয়োগ হবে ওকে ঠিক আছে ঠিক আছে চলো এরপরে দেখো এর পরে দেখো কি বলছে এই যে পরের ম্যাথটা এই ম্যাথটা দেখো অনেক ইম্পর্টেন্ট ম্যাথ দেখতেই পারতেছো কতবার আসছে অথচ খুবই সহজ ম্যাথ প্রশ্নটা আগে তুলে ফেলো এক মিনিট সময় এক মিনিট সময় প্রশ্নটা তুলে ফেলো সবাই প্রশ্নটা তুলে ফেলো এক মিনিট সময় দিলাম ওকে এস ডাব্লিউ দেন আবার নিজে করে দেন না অ্যান্সারটা লিখে দিছি করে দেয় নাই তো পুরাটা পুরোটা তো করে দেয়নি অ্যান্সারটা লিখে দিছি যাতে তোমরা চেক করতে পারো ওকে ঠিক আছে প্রশ্নটা তুলে ফেলো ওকে ভাইয়া মাইনাস দুই দিয়ে ভাগ হবে না না মাইনাস দুই দিয়ে ভাগ হবে যখন তুমি কেন্দ্র বের করবা কারণ কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে minus g minus f but তুমি যখন শুধু জি বা শুধু এফ বের করবা তখন তো শুধু দুই দিয়ে ভাগ করলেই হচ্ছে বুঝতে পারছো কেন্দ্রের বেলায় আমার মাইনাস জি এবং মাইনাস এফ প্রয়োজন এই জন্যে মাইনাস টু দিয়ে ভাগ করি আর যখন তোমাকে বলবে শুধু জি বা শুধু এফ বাইর করো তখন তো মাইনাস দিয়ে ভাগ করার প্রয়োজন নাই শুধু দুই দিয়ে ভাগ করলেই হচ্ছে আগে ক্লাসগুলোতে কিন্তু এগুলো আমি ব্যাখ্যা করে আসছি হ্যাঁ ওকে ভাইয়া বুয়েটের জন্য ম্যাথ কোন স্যারের বই লাগবে একটু বলেন প্লিজ টার্গেট বুয়েট হইলে কেতাবুদ্দিন স্যারের বইটা ফলো করতে পারো বাট একাডেমিকের জন্য আমার মতে অসীম কুমার শাহ স্যারের বই পারফেক্ট একাডেমিক পরীক্ষার জন্য অসীম কুমার শাহ স্যারের বই পারফেক্ট এইচএসসি পরীক্ষার জন্য আর ইঞ্জিনিয়ারিং বা বইয়ের টার্গেট থাকলে সেক্ষেত্রে তুমি কেতাবুদ্দিন স্যারের বইটা ফলো করতে পারো দেখো কি বলছে একটি বৃত্ত মূলবিন্দু দিয়ে যায় একটি বৃত্ত মূলবিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে তিন ও পাঁচ একক অংশ ছেদ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো আমি যদি তোমাকে একটু চিত্রটা এঁকে দেখাই যে ঘটনাটা কি এখানে এখানে ঘটনাটা কি একটু যদি চিত্রটা একে দেখাই তুমিও একটু চিত্রটা আইগে ফেলো আমার সাথে সাথে এই ম্যাথটা চিত্র এঁকে করলে অনেক সহজ মনে হবে এই যে এক্স অক্ষ এই যে ওয়াই অক্ষ এই যে মূলবিন্দু তো প্রশ্নে কি বলছে একটি বৃত্ত মূলবিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয়ের ধনাত্মক দিক থেকে এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এই পাশে আর ওয়াই অক্ষের ধনাত্মক দিক হচ্ছে উপরের দিকে তো তোমাকে বলছে যথাক্রমে তিন ও পাঁচ একক অংশ ছেদ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো দেখো বৃত্তটা দেখতে কেমন হবে মূল বিন্দু দিয়ে যাবে কিন্তু বেশি বড় আগে বলছি আর একটু ছোট করি এই যে দেখো মূল বিন্দু দিয়ে যাবে এই যে দেখো একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং সে এক সক্ষের ধনাত্মক দিক থেকে এক সক্ষের ধনাত্মক দিক থেকে ছেদ করে তিন একক অংশ এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে ছেদ করে পাঁচ একক অংশ খেয়াল করে দেখো প্রশ্নে কি বলছে একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় ধরলাম এই যে এটা হচ্ছে মূল বিন্দু ও বিন্দু বা জিরো কমা জিরো বিন্দুর নাম দিলাম ও একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং এক সক্ষের ধনাত্মক দিক থেকে ছেদ করে তিন একক অংশ এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে ছেদ করে পাঁচ একক অংশ দেখো আমি কিন্তু এভাবেই চিত্র ডাকাইছি তাহলে ভাইয়া সে এক অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক কী হবে থ্রি কমা জিরো কারণ এক শকের উপরস্থ সকল বিন্দুর কোটি শূন্য এটা আমরা জানি এই যে ভুজ ভুজ হচ্ছে তিন একক কোটি শূন্য মানে থ্রি কমা জিরো আর ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক কী হবে বলো ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক হবে জিরো কমা ফাইভ কেন কেন ওয়াই অক্ষের উপরস্থ এটা কিন্তু নর্মাল স্থানাঙ্ক জিমিতি স্থানাঙ্ক ব্যবস্থা সরলরেখা অধ্যায় যারা পড়ে আসছো এটা অবশ্যই জানা উচিত যে এক্স অক্ষে ভাইয়া কোটি শূন্য আর ওয়াই অক্ষে ভূত শূন্য তাহলে এই যে বৃত্তটা এক্স অক্ষকে ছেদ করে থ্রি কমা জিরো বিন্দুতে এবং ওয়াই অক্ষকে ছেদ করে জিরো কমা ফাইভ বিন্দুতে এখন আমি যদি এখানে ইচ্ছা করে এ বি যোগ করি আমি যদি ইচ্ছা করে এখানে এ বি যোগ করি এ বি যোগ করলাম দেখো এ এবং বি যোগ করলাম এখন তোমার প্রশ্ন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে ভাই আপনি এ বি কেন যোগ করলেন এ বি যোগ করে কি লাভ নাইন টেনে একটা উপপাদ্য পড়ে আসছিলা যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ মনে আছে আমরা জানি খেয়াল করে দেখো এই জিনিসটা কি পড়ে আসছিলা আচ্ছা আমি আগে দেখাই দেখো এই যে এখানে অ্যাঙ্গেলটা এ ও বি এটা তো নব্বই ডিগ্রি এটা কি তোমরা স্বীকার করো এখানে কোন দেখো অ্যাঙ্গেল এ ও বি সমান কি নব্বই ডিগ্রি এটা কি তোমরা বিশ্বাস করো ভাই অবশ্যই বিশ্বাস করবা কারণ কি এক সক্ষ এবং আয়ক্ষ পরস্পর লম্বভাবে থাকে আমি চিত্রটা এঁকে দেই এই যে এক সক্ষ এবং আয়ক্ষ এক সক্ষ এবং আয়ক্ষ পরস্পর কিভাবে থাকে লম্বভাবে থাকে এটা নব্বই ডিগ্রি তাই না তাইলে কোন এ ও বি এ ও বি এই অ্যাঙ্গেলটা নব্বই ডিগ্রি এখন আমরা জানি আমরা কি জানি মনে আছে নাইন টেনে যে পড়ছিলা আমরা জানি অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ মনে আছে এটা অর্ধবৃত্তস্থ অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ নিচে লিখি এটা মনে আছে এটা কাদের মনে আছে বলো এটা কাদের মনে আছে এটা কি পড়ছো তোমরা নাইন টেনে অবশ্যই পড়ে আসছো কেউ বললো না যে পড়ি নাই নাইন টেনে উপপাদ্য ছিল যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ তো এখানে যেহেতু এই যে এটা একটা বৃত্তস্থ কোণ এ ও বি এটা অবশ্যই একটা বৃত্তস্থ কোণ রাইট এবং এটা যেহেতু নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি সুতরাং আমরা কি বলতে পারি এই তোমরা পড়ছো এটা সুতরাং এ ও ইকুয়ালস টু অর্ধবৃত্তস্থ কোণ এটা কিন্তু নাইন টেনের বেসিক জিনিস আমরা এখনও ইন্টারমিডিয়েটের কিছু করি নাই আমি একটু কমেন্ট সেকশনটা পড়ি যে তোমরা কি অর্ধবৃত্তস্থ কোণ পড়ছো নাইন টেনে নাইন টেনে কি অর্ধবৃত্তস্থ কোণ পড়ছো জি ভাইয়া মনে আছে আচ্ছা very good okay very good okay ঠিক আছে দেখো আমরা সবাই নাইন টেনে পড়ে আসছি যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ তাহলে এটা যেহেতু এ ও বি এটা একটা বৃত্তস্থ কোণ এবং যেহেতু এটা এক সমকোণ তাহলে অবশ্যই একটা অর্ধবৃত্তস্থ কোণ এটা এখন ভাইয়া অর্ধবৃত্তস্থ কোণ দিয়ে আমার কি লাভ আপনি এখানে অর্ধবৃত্তস্থ কোণ বাইর করেন আর ওই কি বলে অর্ধবৃত্তস্থ বাইর করেন চার ভাগের এক ভাগ বৃত্তস্থ বাইর করেন যা খুশি বাইর করেন আমার লাভ কি আমার লাভ হচ্ছে যেহেতু এ ও বি এটা অর্ধবৃত্তস্থ কোণ অর্ধবৃত্তস্থ কোণ তাহলে অবশ্যই এ বি হচ্ছে বৃত্তের বেশ সুতরাং এ বি নির্ণয় বৃত্তের বেশ এই যে এটা হচ্ছে আমার লাভ এটা হচ্ছে আমার লাভ কি লাভ হইল ভাইয়া অর্ধবৃত্তস্থ কোন অবশ্যই ব্যাসের সাথে হয় নির্ণয় বৃত্তের ব্যাস খেয়াল করে দেখো এই যে এবি এটা অবশ্যই নির্ণয় বৃত্তের ব্যাস কেন কারণ অর্ধবৃত্ত হইতে হইলে এটা অবশ্যই ব্যাস হইতে হবে আমরা সবাই জানি বৃত্তের ব্যাস প্রত্যেকটি বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করে এটা কি জানো বৃত্তের ব্যাস বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করে তো আমার এখানে কি লাভ হয়েছে এই যে এই সমকোণটা এটা একটা সমকোণ এবং এটা অর্ধবৃত্তস্থ কোণ এই জিনিসটা প্রমাণ করে আমার কি লাভ হইছে আমার লাভ হইছে যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ সুতরাং আমরা বলতে পারবো যে এ বি হচ্ছে নির্ণয় বৃত্তের বেশ আর যখনই আমরা বলে ফেলতে পারবো এ বি হচ্ছে নির্ণয় বৃত্তের বেশ তখনই আমরা বলবো এই যে বেশের দুইটা প্রান্ত বিন্দু দয় দেওয়া আছে দেখো এ এবং বি এই দুইটা বিন্দু হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দু সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ এখন তো আর মজার শেষ নাই সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ দেখো নির্ণয় বৃত্তের সমীকরণ খুবই মজার জিনিস আমরা প্রমাণ করে ফেলছি যে এ বি হচ্ছে এই বৃত্তের ব্যাস তাহলে ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে সমীকরণ কি হবে সমীকরণ হবে x minus x one x minus x one এটাকে ধরলাম এক্স ওয়ান ওয়ান এটাকে ধরলাম x two y two x minus x one into x minus x two x two হচ্ছে zero plus y minus y one y minus zero into y minus y two y minus y two হচ্ছে পাঁচ ইকুয়াস টু জিরো এটাই অ্যান্সার বাট তুমি গুণটা করে দেবা দেখো x minus x one into x minus x two plus y minus y one into y minus y তুমি মনে মনে তুমি মনে মনে চিন্তা করো এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা হচ্ছে এক্স টু ওয়াই টু যে কোনো একটাকে এক্স অনয়ন আর এটাকে এক্স টু ওয়াই টু ধরো শেষ অ্যান্সার শেষ এখন গুণ করে দাও এখন গুণটা করো এই গুণটাকে করে দিলে উত্তর হবে x square plus y square এখানে হবে মাইনাস থ্রি এক্স এখানে হবে মাইনাস ফাইভ ওয়াই শেষ minus three x minus five y equals two zero বলো ম্যাথটা বুঝতে পারছো কি না তো এই টাইপের ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ প্রশ্নটা দেখে বোঝার উপায় নাই যে এই ম্যাথটা সেম একই টাইপ আগের যে দুইটা ম্যাথ করলাম ওই দুইটা ম্যাথে প্রশ্ন দেখেই বোঝা যায় প্রশ্ন দেখেই বোঝা যায় যে ম্যাথটা হচ্ছে ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে সমীকরণটা বাইর করো বৃত্তের বাট এই প্রশ্ন দেখে কিন্তু বোঝার উপায় ছিল না ওকে এই প্রশ্ন দেখে কিন্তু বোঝার উপায় ছিল না যে এটা সেম টাইপ বাট আমরা বের করে ফেলছি বুঝতে পেরেছ কাজে এই টাইপের ম্যাথ আর কোনোদিন ভুল হবে তো আজকে ক্লাসের পর এই টাইপের আমাদের বাড়ির কাজ থাকবে বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুদয় দেওয়া আছে সমীকরণ বাইর করো এক চক্ষের খণ্ডিতাংশ বাইর করো ওয়ায়ক্ষের খণ্ডিতাংশ বাইর করো তারপরে এক চক্ষে ধনাত্মক ওয়ায়ক্ষের ধনাত্মক দেখে তিন একক পাঁচ একক ছেদ করে বাইর করো সামথিং লাইক দ্যাট যা আছে না সবগুলা বাড়ির কাজ ওকে সবগুলা বাড়ির কাজ ঠিক আছে এখন দেখো পরের ম্যাথটা সবাই প্রশ্নটা তোলো এক মিনিট সময় প্রশ্নটা তোলো এক মিনিট সময় এক মিনিট সময় ওকে ঠিক আছে দাদা আপনার কোনো ইউটিউব চ্যানেল আছে যে রেকর্ড ক্লাসগুলো দেখা যাবে হ্যাঁ আমার ফেসবুক আইডির যে নাম ইউটিউব চ্যানেলের নামও একই আমার ফেসবুক আইডির যে নাম দেখতে পাচ্ছ অভিদত্ত তুষার এই নাম লিখে ইউটিউবে সার্চ দিও তাইলে অনেকগুলা অধ্যায়ের ফ্রি প্লেলিস্ট পেয়ে যাবো অনেকগুলা উচ্চতর গণিতের সাত আটটা অধ্যায়ের ফ্রি প্লেলিস্ট আছে ওকে ঠিক আছে প্রশ্ন তুলে ফেলো ওকে ঠিক আছে ইকুয়ালস টু জিরো না দিলে সমীকরণ হবে না ভাইয়া আরে না ইকোয়াস টু জিরো না দিলে সমীকরণ কেমনে হবে এই যে ইকোয়াস টু জিরো দিতে হবে না এই যে আমি দিছি তো এই আমি তো ইকোয়াস টু জিরো দিছি এটা দেখা যাচ্ছে না আমি ইকোয়াস টু জিরো দিছি এটা দেখা যাচ্ছে না নিচে আছে ইকোয়াস টু জিরো দিছি এটা এখানে দেখা যাচ্ছে না x square plus y square minus three x minus five equals two zero হবে গুণ করে দিবা x square minus three x এখানে হবে y square minus five y x square plus y square minus three x minus five y equals two zero okay প্রশ্ন তুলে ফেলো ওকে ধন্যবাদ ফারুক আহমেদ দাদা ক্র্যাশ করছে এটাই কি শেষ অধ্যায় আপনার না আরও অধ্যায় নিব টেনশন নাই আবার দেখা হবে তোমাদের সাথে ওকে আগের ম্যাথটা করতে কি পিকো আর্ট করতে হবে হ্যাঁ চিত্র তো আঁকতে হবে আগের ম্যাথটা চিত্র আঁকতে হবে না চিত্র তুমি যদি না আঁকো তাহলে কেমনে তুমি বুঝলা যে এখানে অর্ধবৃত্তস্থ কোণ বুঝতেছো একটা ম্যাথ এমন কিছু ম্যাথ আছে যে একে করা মানে মুখস্থ করে করে ফেলা তখন টিচার ভাববে যে তুমি এটা বোঝো নাই মুখস্থ করে ফেলছো ম্যাথ বাট এই আগের ম্যাথটা তো চিত্র অবশ্যই দিতে হবে নাহলে তুমি কেমনে বুঝলা যে এটা সমকোণ অর্ধবৃত্তস্থ কোণ তাই না এই জন্য চিত্র দিতে হবে ওকে ঠিক আছে ঠিক আছে দেখো এখন খেয়াল করে দেখো এই যে প্রশ্ন কি বলছে প্রশ্ন বলছে এই বৃত্তটি এক সক্ষকে স্পর্শ করে সি এর মান